কেলি বাহরা গেলি নাসিবাকে না জানা তুই তরেং পা গেলি ভাই তোকে আসুন সাই ও কাকা ডাঙার ভাই চকুতলা চাই হেই হেই ভিম তাক তাক তাকেরি বাহরা গেলি নাচিবা খে নাজানা তুই তোরেং পা গেলি তাক তাক তাকেলি বাহরা গেলি নাচিবাকে নাজানা তুই তরেং পা গেলি सोगुतला साई है है धिम तक तक तकेली बाहरा गेली নাসিবা কে না জানা তুই তোরেন পা গেলি ভীম তাক বাকে না জানা তুই তরেন পাগেলি কৰা তাক তাক তাকেলি বাঁহৰা গেলি নাচিবাকে নাজানা তুহি তৰে পা গেলি हसीबा के ना जाना तू ही तोरे पागली